আহ অবস্থা কি শুয়েছেন কেন খাটে এখন ঘাসে এতদিন খাটে এখন ঘাসে স্টোরিজ স্টোরিজ ফোন না তো কষ্ট আপনার জন্য কেন আছে অনেক কিসের টেনশন আমার ফেসবুক ফেসবুক দেন হচ্ছে আরো আরো অনেক কাহিনী আছে আমি জানি তো <laughs> কি খবর আচ্ছা যাই হোক নতুন অফিসে কেমন লাগছে এই যে বসে আছে বা এটা আচ্ছা, মানে একটু একটু একটু একটু একটু একটু কিরে আলিফ তুই কি করস তুই ছোটবেলাও খেলতি এখনো খেলতিস খেলার বয়স তার শেষ হয় যত বড় হবে ততই ছোট থাকবে হ্যাঁ রাইট মানে বুঝলাম আচ্ছা এখন একটা কাজ আমরা টাস্ক দিই ওর একটু সাজাই দেন না ভাই ফুল টুল দিয়ে একটু না মনে তো রং নাই <laughs> রং গেল বাচিলা হাসিব হাসিব ফোর বি কিনছে না কিন্তু হাসিবের ফোর বির ওয়ালপেপার দেখে আমার মাথাটা ঘুরান দিছে এই ওয়ালপেপার তো আমি দিই oh my God two hundred two hundred না ওই যে স্টিকার আর যে এক্সস্টটা পিছন দিয়ে লাগাইছে আমার তারে পেঁচায়া এক্সস্ট লাগাইলে মনে করি এলাকার মানুষ তো পিড়ে পিড়েবো লগে আমারও ধরে পিড়েব পরে পিড়েবো আমারও আসিফ ভাই কি জানো টানাতে হাইম ভাই যদি আমার পারমিশন দেয় তাহলে মটকা ফাড়াই দেব আমার মাথা তো আমার খারাপ না এক মডিফিকেশন আমার বাইক এটা আমি বাসাতে বের করতে পারি না আরেকটা আবার আরেকটা আমরা শান্তিপ্রিয় মানুষ এক্সস্ট হ্যাঁ। লাগাইলে আগে ভালো একটা সময় ছিল না একটা সময় হ্যাঁ। ছিল ভালো লাগতো এখন আর ভালো লাগে না এখন হচ্ছে কি আমি জিএসএক্স এর মাঝে মাঝে চালাই যাই আমার ভয় লাগে কারণ ডিজি ভিলার লাগানো আর ফোর বি তো আমি বলে স্টান গ্রাউন্ড ছাড়া ফোর বি চেয়ার আমি দেখি কারণ আমি আগে রাইড করে আগে তো কিন্তু এলাকা দিয়ে ঘুরতাম ইচ্ছা মতো ফোর বি দিয়ে পুরো হলার এলাকাবাসীর আচ্ছা এই যে নতুন যে অফিস এটাতে যে সাততলায় উঠতে কেমন লাগে এটাই একটা কষ্ট যে সাততলায় উঠতে বাট বাসাটা কোথায় এটা তো দরকার নাই না না এটা বলতে পারি নি আসি আর কি এক বিপদে <laughs> এক ইয়েতে অনেক হয়ে গেছে সাততলা উপরে কিরে মইন তুই এখানে কি করছিস আসো আমাদের অফিসটা সাততলা উপরে হওয়ার কারণে সাততলায় যে উঠছি আর নামই নাই হ্যাঁ? অনেক টাকা আমাদের এত টাকা কই রাখবো যে এখানে এখানে ফালাবো চিন্তা করতেছি তো ওয়ালটা টোকা কি না দেখ না বসুন্ধরা বসুন্ধরা সিমেন্ট প্রমোশন করছে ফ্রেশ বলো ফ্রেশ সিমেন্ট ব্যবসা তুই খেলা বন্ধ কর খেলতে আমার ভালো লাগে তুই খেলতে আমি হ্যাঁ? কুমিল্লা সিটিতে না কমেন্ট করে জানো চন্দ্র আমি কি ওয়াইফাই চাও কমেন্টে <laughs> জানাবো হ্যাঁ। গন্ধ নাকি পাঠাবো যে তার লাগাবে সে তার খাটতে সাগরের স্টোরি আমি দেখে সাগর রাতের তিনটা চারটা বাজে খালি তারই কাটে কোন মানুষের যে তার কাটে আমি এই চিন্তা করি আমি তাহলে এরকম এই যে ওয়াইফাই লাইন টাইন লাগাই দেওয়ার কাজ আমি করবো সমস্যা নেই মানুষের বাসায় আমি যাবো সমস্যা নেই ঠিক আছে ভালো থাক আল্লাহ ওকে ওকে ভালো থাকবো আসলে ভালো না থাকলে হয় না মন দিয়ে মন কেন তুই ইচ্ছা তোর আইডি গেছিস তোর আমি এমনি মজা লইছি তুই আমার মজা আচ্ছা, আমি কি মজা লইতেছি ভাই ইচ্ছা করে আমার মজা দেন আমি আমার দেন জাস্ট একটু এয়ার ড্রপ হবে আর কি কিন্তু কি আর এক্স মারমু পিস নাই <laughs> <laughs> আপনি বলে দেন পিস তো নাই ভাই না দাদা ই সালাম দিয়ে দেন হ্যাভ ফান টাটা